আসসালামু আলাইকুম আজকে যে পিসি বিলদের ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকার মধ্যে যারা যাচ্ছেন যে একটি পিসি বিল করবেন তাদের জন্য আজকে ভিডিওটি সো আর দেরি করছি না চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যে পিসিটি বিল করতে সেটা হচ্ছে আপনার টেন জেনারেশন একটি পিসি কুড়াই থ্রি টেন জেনারেশন আর এখানে প্রসেসর হিসেবে রেখেছি কুড়াই থ্রি টেন জেনারেশনের আপনার দশ হাজার একশো মডেলের আপনার যে প্রসেসরটি আর এটার স্পিড হচ্ছে আপনার three point six zero giga hertz থেকে আপনার up to four point three zero giga hertz এবং কোর হচ্ছে চারটি এবং থ্রেডস আট আর এখানে আপনার পঁয়ষট্টি পেয়ে যাবেন সিক্স এমবি আর এটা রেগুলার প্রাইস পেয়ে যাবেন আপনার বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এখন বর্তমানে আপনার মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে প্রসেসরের সাথে আমরা কুলার হিসেবে রেখেছি আপনার একটি থিপ কুলার আপনার এখানে কেজি টু হান্ড্রেড একটি কুলার রয়েছে আর আপনার ডিপ কুলারের মধ্যে এটা ইউজ করার কারণ হচ্ছে যেহেতু এটা আপডেট জেনারেশন এটার মধ্যে আপনার অনেক ভালো প্রেশার পড়বে সো এখানে আপনার কুলারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রসেসরের যে পারফরমেন্সটা সেটা আপনারা ভালোভাবে পাবেন না সেক্ষেত্রে আমরা এই কুলারটি ইউজ করেছি এই কুলারটির প্রাইস আপনি এক হাজার থেকে এক হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন সো বিয়ার্স এখন আসি মাদারবোর্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করি টারের একটি পাঁচশো দশের একটি মাদারবোর্ড আপনারা এটা টেন এবং ইলেভেন জেনারেশন সাপোর্ট করবে পাঁচশো দশের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা হচ্ছে আপনার টেন এবং ইলেভেন জেন দুইটা সাপোর্ট করবে এবং এখানে এই মাদারবোর্ডটি নেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার M dot two N BM slot রয়েছে সেখানে আমরা এমডোর টু ইউজ করতে পারবো আর এটার মধ্যে আপনার থ্রি পয়েন্ট টু সাপোর্টের আপনার ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছে সো এটার প্রাইস আপনার রেগুলার পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা থেকে আপনার আট হাজার টাকার মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এখানে র্যাম হিসেবে ইউজ করতেছি এইট জিবি র্যাম আর যেটা হচ্ছে ডিডিআর ফোরের ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্সের আর যেটা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর লাইফ টাইম ওয়ারেন্টি হওয়ার কারণে আপনারা নির্দ্বিধায় নিতে পারেন এখানে স্টোরেজ ডিভাইস হিসেবে রেখেছি এখানে এনবিএমই HP EX nine double zero M dot two একটি দুইশো পঞ্চাশ জিবি এনবিএম এসএসডি এসএসডি ইউজ করার কারণ হচ্ছে মাদাবোর্ডের স্পিডটা আরও বাড়ানোর জন্য এবং মাদাবোর্ডটা আপনার পারফরমেন্সটা ভালো পাওয়ার জন্য পিসিতে সেক্ষেত্রে আমরা এনবিএমটা e ইউজ করলাম এবং আপনার যেহেতু আমরা হার্ড ডিস্ক ইউজ করতেছি না সেক্ষেত্রে আমরা এসএসডিটা আপনার একটু বেশি ইউজ করতেছি তাই দুশো পঞ্চাশ জিবি এসএসডি ইউজ করতেছি আর এটার প্রাইস পেয়ে যাবেন আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি চারশো ওয়ার্ডের একটি আপনার কোলার মাস্টারের পাওয়ার সাপ্লাই আর যেটার প্রাইস পেয়ে যাবেন আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে সবশেষে আমরা আসি কেচিংয়ে কেচিংটা আপনার যদি সৌন্দর্য না হয় তাহলে কিন্তু পিসির লুকিংটাই নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা বাজেট কম নিয়েছি সেহেতু আমরা কেচিংটা তো আপনার টাকাটা কম খরচ করবো সেহেতু আমরা এখানে বেলুটপের একটি কেচিং নিয়েছি যেটা হচ্ছে আপনার সাতাশশো টাকা সেটার সাথে পেয়ে যাবেন একটা আট জিবি আট জিবি ফ্যান পেয়ে যাচ্ছেন এবং আর কেচিংটা থাকতেছে আর এই কেচিংটা অনেক ভালো এবং হেভিয়ার রয়েছে আপনারা চাইলে এই কেচিংটা নিতে পারেন আর যাদের বাজেট আপনার পঁচিশ হাজার টাকার থেকে কম তারাও কিন্তু আপনার পিসি বিল করতে পারবেন সেম সেম পিসিটা কিন্তু আপনার এখানে এনবিএমিটা একটু বাদ দিতে হবে এখানে আপনার সাটা এসএসডি লাগাইতে হবে এবং আপনার কুলার কুলার ফ্যানটা না কিনলে কিন্তু কুলার ফ্যানে এখান থেকে আপনার এক হাজার টাকা সেভ হচ্ছে আপনার কেচিংটা যদি একটু দামিটা না নেন কেচিংটা যদি কম দামি এক হাজার বারোশো টাকার মধ্যে কেচিং রয়েছে এগুলো নিলে আপনার এখানেও আপনার মিনিমাম সাতাশশো টাকার মতো সেভ হবে এবং আপনারা যদি চান যে পাওয়ার সাপ্লাইটা আরও কম দামে নেবেন সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাই একটু কম দামে নিলে আপনার ওই জায়গাও সেভ হবে কিন্তু পিসি সেমই হবে কিন্তু আপনার কিছুটা টাকা বেঁচে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ